আমরা গরিবকে কখন আমরা ঠকাবো না এখন তো যে যুগ চলতেছে কে কাকে ঠকিয়ে বড় হওয়া যায় ঠিক কিনা বলুন যাক আমি সেদিকে যাচ্ছি না একটু আমাদের বাজারে গেলেই বোঝা যায় কিভাবে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি গোস্ত করে করতে যান দেখাবে একটা দিবে একটা হ্যাঁ নিবেন গোস্তা দেবে হাড্ডি ঠিক কিনা বলুন এভাবে যেভাবে মানুষটা টকানো শুরু হয়েছে আমার অবাক লাগে এই মাহে রমজানে পর্যন্ত অসাধু ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে বেজাল দিচ্ছে কথা জিনিস দিচ্ছে আপনি মাছ কিনতে যাবেন পোঁচা মাছ কোন জায়গায় আছে আপনি তো বুঝবেন না পাঁচটার ভিতরে একটা পোঁচ আপনাকে দিব আমি চিন্তা করতেছি একজন ব্যবসায়ী যদি সারাদিন একশোটা মানুষকে টকালো তার কি তোবার কোনো সুযোগ আছে সেই কয়জন মানুষ থেকে মাপ নেবে কতগুলো মানুষের হক সে কানে নিয়ে ঘুরতেছে তার উপর বিপদ না সে কার উপর আসবে কতগুলো মানুষের হক সে কয়জনের কাছে মাপ চাইবে একজন কষাই যারা বেজাল করে প্রতিদিন শত শত মানুষের সাথে বেজাল করছে তার মাফের কি উপায় আমার কাছে জানা নেই কারণ বান্দার হক কখনো কি হবে না কথা বলেন না মাপ হবে না যতক্ষণ বান্দা তার হককে ক্ষমা না করে আজকে হাত জোর করে ক্ষমা চাই ব্যবসায়ীরা আপনাদের ভুল তুরুটি বেশি হয়ে হওয়ার সম্ভাবনা আপনারা দানের ব্যাপারে সতর্ক হন গরিব দুঃখী মানুষকে দান করেন কারণ দান করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় দান করলে কি হয়ে যায় নবীজি বললেন সৎকা করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাক কোনো আজাব দিতে চাইল ওই আজাবটা স্টপ হয়ে যায় দানের কারণে যারা আমাদের মানুষের কাছে লেনদেন বেশি আপনাদের সতর্ক থাকতে হবে জীবনে তো বহু বেজাল করলেন মাপে অনেক কম দিলেন কি করলেন কয়টা গাড়ির মালিক হলেন কয়টা বাড়ির মালিক হলেন কিছুই তো করতে পারলেন না দরকারটা কি ছিল আল্লাহ পাক সকলকে হক ভাবে চলবার তাকবার তৌফিক দান করে সবাই বলে আমি